and with the solution until you কোনো অভাব নেই আজ একটা দেখে আসলে বুঝতে নেই দেখি বিক্রি করে দিছি ইভেন কি আমার অনেক দেশের জায়গায় আসিল মনে করেন দিনে বারো দশ বারো করে চল্লিশ পঞ্চাশ কেজি করে দুধ দিত গেলাম তো বেশি আলাইছি কিলেছে নেই এক কাপড় করতে লাগে খেতেও এক কাপড় করতে লাগে আর কাপড় করতে আমি ফিরে যাবো আর You you want to leave Bangladesh? Why would you leave this beautiful country? Desh Bangladesh cannot leave. Why would you leave? everything is so natural. Look at the sky, look at the water and the breeze. Breeze! আরে আবার নেহা বলে গেছেন এখানে আমরা ব্রিজ আছেন মনে এ দেশে ব্রিজ স্যার হাজার এখানে ব্রিজ কয়নি যে ব্রিজ তো করছে যমুনার কত খুঁড়িয়ে কাটতে যাচ্ছে না কোন কোন কি আমরা ব্রিজ পাইছি ব্রিজ ব্রিজ বাতাস বাসা বাতাস বাতাস বাবু রে আপা বাতাসের কথা কোন নেই এখানে কেবেন বিষ এ বাতাস লোভের শেষ মরে যাবেন গো দমাটকি মরি যাবেন ভেজা বিষ সা ছবি হল মূল এমন কি কসুর লতি বচন ইগে জানেন নি কি মানে ফরমালিন ফরমালিন মানে? মানে? ইয়েচ অন্য মনে করেন সব করে গিয়ে ডৌয়াল কিনছেন পরিবর্তন খাই সাই খাইতে মনে হচ্ছে ডৌয়াল কিনছেন থাকি ইগানে আমি রঞ্চনাতে থাকতাম না এ ডিওল আনে কিনে আনছেন খাইতে ভুলে গেছেন একদিন তিন দিন চার দিন ছয় মাসে ওরে খোদা রে ছয় মাস পরে হাতে আন্নে হেতারে সেবেন হাতে তো এমনি সরুছেন কি দিন পর মানে বিষে মরে গেছে তো শাক সবজি মাছ মাংস ফল ফল ফ্রুট বিজ্ঞান পর মানে না বলে গেছে কিচ্ছু খেতে পারতেন না How could you say something like that about your own country? You know the garments made in Bangladesh? Yes, the store internationally and everyone uses them. In fact, if Bangladesh stops producing them, you know, stop banana, then nobody will happening it, it to wear, you know. এই সিরে কবি জালের মতন কাপড় বুঝে আঙ্গুল বানিয়েছে খাইছে দুইটা জিনিস এক যে আর কোনো কাম কাজ কিছু নাই মনে করেন টিফিন গুগলে ডং ডং ডং রুগী বেলায় এই खुगा माया मने हिसाबे सेर लोगे লাইন মারে বিয়ে হয়ে গেছে আমার লোকে থাক <laughs> লাইন মিটি আছে মিটি আছে লাইন লাইন মনে করেন এই যে আমি অস্ট্রেলিয়া যেমন আপনাকে ফটো দিছি সেভাবে ওখানে আর অস্ট্রেলিয়া যাবে এটাও এক ফোকার লাইন মানে লাইন অনেক ফোকারে যদি আমি আপনাকে কোনোভাবে ফটো অস্ট্রেলিয়া লয়ে যাই Terrafuria Gramica Govini. I am Ami and Nidlogal and Australia. Sorry. You are very interest, interesting person. Can I take a photo? Yes. Rahib, my name is Neem. I hope you, you like the video very much. Thank, Thank you. you very